কিসের আশাই রইলি রে মন রে বলিয়া তুই রে বলিয়া ওয়াইলুল্লি কুল্লি হোমাজাতিল লোমাজা ওয়াইলুল্লি কুল্লি হোমাজাতিল লোমাজা আল্লাহ পাক বলেন প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ হোক সম্মুখে সামনে পিছনে যারা পর নিন্দা করে মানুষের শুধু বদনাম ঘটনা করে মানুষের বদনাম চর্চা করে মানুষের নিন্দা চর্চা করে পর নিন্দা করে বেড়াই আল্লাহ পাক বলেন তারা ধ্বংস হয়ে যাক তাদের দুর্ভোগ হোক তাদের উপরে বিপদ হোক বললেন না কারা যারা মানুষের সামনে পিছনে পর নিন্দা করে বেড়ায় মানুষের দুষ্বর্ণনা করে বেড়ায় আল্লাহ পাক বলেন ওয়াইলুল্লে কুল্লি হুমাজাতিল লুমাজা সামনে পিছনে যারা মানুষের পর নিন্দা করে তাদের ধ্বংস হোক তাদের বিপদ হোক তাদের কি হোক বিপদ হোক খবরদার খবরদার সকলকে পর নিন্দা থেকে বাঁচতে হবে আল্লাহ পাক কে বলেন আল্লাজিব জামা ওয়া মালাও আর সে বসে বসে তাকে টাকা ইনকাম করে টাকা সঞ্চয় করে ও আর দাদা আর শুধু মাসে মাসে ব্যালেন্স দেখে এই মাসের ব্যালেন্স কত হয়েছে পরের মাস থেকে কত কমতি হয়েছে না বাড়তি হয়েছে শুধু বসে বসে রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যায় পার্সোনাল রুমে নিজের প্রাইভেট রুমে বাতিটা জ্বালিয়ে শুধু টাকা গনে গুলো ঠিক আছে কিনা পাঁচশো নোট নোটগুলো ঠিক আছে কিনা হাজারের নোটগুলো সব ঠিক আছে কিনা শুধু ফসল ফসল শুধু টাকা গনে আল্লাহ জামা মালাউ আদাদা কোরআনে পড়ুন কোরআন থেকে বলতেছি আল্লাহ জামা মালকে সঞ্চয় করে জমা করে ওয়াদ দাদা আর বসে বসে শুধু ব্যালেন্স দেখে আর গনে মোবাইলে এস এম এস এসেছে কিনা আজকের দিনে ব্যাংকের মধ্যে কত টাকা জমেছে আজকে কত টাকা এসেছে শুধু টাকার হিসাব কিসের হিসাব টাকার হিসাব আল্লাহ জামা দাদা শুধু টাকা জমা করে আর সঞ্চয় করে আর গুনতে থাকে আল্লাহ বলেন ইয়াহসাবু আখলাদা সেই নিজেকে মনে করে আমার সম্পদ আমাকে চিরস্থায়ী করবে সেই মনে করেছে আন্নামালাহু আখলাদা তার সম্পদ তাকে পৃথিবীতে চিরস্থায়ী করবে তার সম্পদ তাকে পৃথিবীতে সম্মানিত করবে এই টাকার কারণে চিরকাল সেই দুনিয়াতে থেকে যাবে আল্লাহ বলেন এটা ভুল ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আল্লাহ কি বলেন কাল্লা এটা কখনো হবে না কারো সম্পদ কাউকে পৃথিবীতে চিরস্থায়ী করবে না কারো সম্পদ কাউকে পৃথিবীতে চিরস্থায়ী করবে না বরং লায়ুম না ফিল হোতামা লায়ুম না ফিল হোতামা পিষ্টকারী নামের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে পিষ্টকারী নামের ভিতরে তাকে নিক্ষেপ করা হবে শুধু বসে বসে টাকা গুনো আর পরে নিন্দা করো মানুষের বদনাম করো আর টাকা গুনো আর শুধু টাকা জমাও আল্লাহ বলেন ফিল হোতামা তোমাকে পিষ্টকারী জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে অমা ধরা কামাল হোতামা জাহান জাহান্নাম কি না সেটি হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন মোকাদা সেটি হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন আল্লাতি সেই আগুন তার হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে ইন্নাহা আলাইহিম মুসদা এটা তাদেরকে বেঁধে দেওয়া হবে এটা তাদেরকে বেঁধে দেওয়া হবে ফি আমাদিম দাদা লম্বা লম্বা কুটিতে ফি আমাদিম দাদা লম্বা লম্বা কুটিতে বেঁধে দেওয়া হবে হয় এই জন্য সম্পদের বড়াই করো না ছেলে সন্তানের বড়াই করো না মালের অহংকার করো না সুন্দর গাড়ি বাড়ি নারীর অহংকার করিও না আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন সবাই বলুন আমিন হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে হঠাৎ আজরাইল পাটাইয়া তোরে নিতে পারে তুলিয়া কিসেরা সাই রয়েলি রে মন রে বলিয়া ও তুই রে বলিয়া হঠাৎ আজরাইল পাটাইয়া তোরে নিতে পারে তুলিয়া কিসেরা সাই রইলি রে মন রে বলিয়া তুই রে বলিয়া ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি ধন সম্পদ পাইয়া হাতে করলে জমিদারি কমতার অহংকারে করলে বাহাদুরি ধন সম্পদ পাইয়া হাতে করলে জমিদারি কমতার অহংকারে করলে বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ও তোর রেশমি কাপড় সোনার আংটি ও তোর রেশমি কাপড় সোনার নেবে স্বজনরা করিয়া কিসের আশাই রইলি রে মন মালিক রে বলিয়া ও তুই মালিক রে বলিয়া ও তুই মালিক রে বলিয়া কনে কনে কবর ডাকে কনে কনে কবর ডাকে আইরে আমার বাড়ি কনে কনে কবর ডাকে আইরে আমার বাড়ি মাটির উপর তাকে বীরে তুই বিন্দু এক চারি মাটির উপর তাকবিরে তুই বিন্দু এক ছাড়ি আসতে তোর হবে একদিন সাদা কাপন পরিয়া কিসেরা সাই রইলি রে মন মালিকের বলিয়া ও তুই মালিকের বলিয়া কিসেরা সাই রইলি রে মন মালিকের বলিয়া ও তুই মালিকের বলিয়া লা ইলাহা আল্লাহ পাক বলেন কথা আফলা হামান তাজাক্কা সেই সকল যেই নিজের অন্তরকে পরিশুদ্ধ করেছে সবসময় আল্লাহর জিকিরে তাকে সবসময় আল্লাহর স্মরণে তাকে লা ইলাহা লা আল্লাহ বলেন যার অন্তরকে পরিশুদ্ধ করেছে দুনিয়ার ভালোবাসা ফেলে দিয়েছে দুনিয়ার মুখ ত্যাগ করেছে যে জাহেদ দুনিয়া হয়ে গেছে বিরাকি দুনিয়া হয়ে গেছে দুনিয়ার সমস্ত মায়া ত্যাগ করতে পেরেছে তাজাক্কা সেই সাকসেস হয়ে গেছে ওয়াদা সর্বদা আল্লাহর জিকিরে তাকে ফসল্লা এবং সুযোগ পেলে সময় পেলে নামাজে দাঁড়িয়ে যাই সুযোগ পেলে নামাজে দাঁড়িয়ে যাই সময় পেলে নামাজে দাঁড়িয়ে যাই উজু করে যাই নামাজে দাঁড়িয়ে যাই সেই হলো সাকসেসম্যান সেই হলো সফল উচ্চ স্বরে বলুন সুবাহান আল্লাহ বলেন বাল তো হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবাকা হে আমার বান্দাবান্দিরা তোমরা পার্থিব জীবনকে এই দুনিয়ার হায়াতকে প্রাধান্য দিয়েছ সারা জীবন যুদ্ধ করলে কখন আমি সর্বোচ্চ কল্যাণ করব কখন ওয়ালা টাকাওয়ালা হব সবাই আমাকে সম্মান করবে সবাই আমাকে সিলুট দেবে সবাই আমাকে বস বস করবে শুধু এটার পিছনে দৌড়লা জীবনের হায়াতকে প্রাধান্য দিলাম পালতো ও হায়াত দুনিয়া দুনিয়ার হায়াতকে প্রাধান্য দিলাম আল্লাহ পাক বলেন শুনে রেখো ওয়াল পরকাল হচ্ছে উৎকৃষ্ট পরকাল হচ্ছে চিরস্থায়ী এই দুনিয়ার হায়াত হয়ে হচ্ছে ক্ষণস্থায়ী পরকালের হায়াত হচ্ছে চিরস্থায়ী পরাকালের জান্নাতের আরামের সাথে দুনিয়ার কোনো তুলনা হবে না জান্নাতের আরাম হলো আসল আরাম জান্নাত হলো চিরস্থায়ী আর দুনিয়ার হায়াত হলো কনস্থায়ী আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার সমস্ত মুখ থেকে আল্লাহ তুমি আমাদেরকে আলাদা করে দাও আমাদের সকলকে মুখী করে দাও সবাই বলুন আমিন আমার নবী বলেন কোন দুনিয়া কান্না কাগরিবুন আওয়াবিহু আমার নবী বলেন দুনিয়াতে মুসাফিরের মতো চলো একজন মুসাফির যেভাবে দুনিয়াতে চলে মুসাফিরের মতো চলো একজন মানুষ যেভাবে তার দেশ ছেড়ে অন্য দেশে মধ্যে চলে গেলে যেভাবে তাকে একটা সাদা সিধা একেবারে জীবন যাপন সাদা সিধা যাপন তুমি সেভাবে চলো কুন ফিল দুনিয়া কান্নাকা গারিবুন অপরিচিত মানুষের মতো করে চলো রাস্তা দিয়ে হাঁটো যেন তোমাকে কেউ চিনে না রাস্তা দিয়ে এমন ভাবে চলো যেন তোমাকে কেউ চিনে না কোন ফিল দুনিয়া কান্নাকা গারিবুন আওয়াবিরু সাবিল মুসাফিরের মতো জীবন যাপন করো দামি দামি গাড়ি নিয়ে অহংকারের সাথে চলাফেরা করিও না সুন্দর সুন্দর জামা পরে মানুষকে দমক দিও না গরিবদের দমক দমক দিও না গরিবদেরকে তুমি দমন দিবা না তুমি এই দুনিয়াতে মুসাফিরের মতো ছোট হয়ে চলো অপরিচিত মানুষের মতো হয়ে পৃথিবীতে থাকো কোন ফির দুনিয়া পরাকাল তোমার সুন্দর হয়ে যাবে কবর তোমার জান্নাত হয়ে যাবে জান্নাত তোমার জন্য অবধারিত হয়ে যাবে এই দুনিয়ার মান সম্মান দরকার নাই দুনিয়ার টাকা পয়সা দরকার নাই আমি যদি কবরটাকে জান্নাত বানাতে পেরেছি আমি সফল আমি যদি সবারের জবাব দিতে পেরেছি আমি সফল আমি যদি কবরকে জান্নাত বানাতে পারি আমি সফল আমি যদি আমার নবীর সোফাতে কবর হাসিল করতে পারি আমি সফল আমি যদি ফুল সিরাত পার হতে পারি আমি সফল এবং যখন আমাদের আমল ওজন করা হবে আমার নেকি ফল্লা যদি পারে হয় আমি সফল আমি সাকসেস আমি যদি জান্নাতে যেতে পারি আমি সফল আল্লাহ পাক আমাদেরকে পরকাল বুঝবার তৌফিক দান করুন এবং এমন দুনিয়া তুমি দিও না যেই দুনিয়ার কারণে পরকাল ভুলে যায় এবং পরকালের আমল করতে বাধা হয় আল্লাহ তুমি আমাদেরকে এমন দুনিয়া দিও না এমন টাকা পয়সা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই আল্লাহ পাক কবুল করুন সকলকে আখেরাত মুখে জীবন দান করুন